Welcome to Viral 101. Today we will learn the viral formula. হাতে সেলফোন তাতে ক্যামেরা অন যদি নো টাইমে চান অ্যাটেনশন যদি জিরো থেকে হিরো হতে চান সবাই আছে ভাইরাল ভাই আমি ভাইরাল ভাই যদি ফলোয়ার লিস্ট পরে থাকে এমটি দেব ওয়ান মিলিয়ন প্লাস গ্যারান্টি যদি এক কোপে রাতারাতি হিট হওয়া চাই আছে ভাইরাল ভাই আমি ভাইরাল শূন্য সবাই পড়বো সামনে মজা নিবে পাবলিকার শেয়ার যাইবো চাঙ্গে থামাইতে পারবে না কিছু থামাইতে পারবে না এসব থামাইতে পারবে থামাইতে পারবে থামাইতে পারবে না এই যে ভাইয়া এই যে ভাইয়া করছো তুমি কি এই দেখো না তোমার জন্য গোলাপ এনেছি এইটা আমি খামবো না মাখবো আমার গায়ে ভাইরাল হতে চাই আমি হচ্ছে ভাইরাল ভাই আমি ভাইরাল ভাই যদি ফলোয়ার লিস্ট পরে থাকে empty demo million plus guarantee যদি এক কোপে রাতারাতি হিট হওয়া চাই আছে ভাইরাল ভাই আমি ভাইরাল ভাই আরে ছোট বড় সেলিব্রিটি স্ক্যান্ডেল হয়ে যাবে ফাটাফাটি শুধু ক্যাপশনে হালকা সুরসুরি চাই তাইলে ভাইরাল ভাই আপনি ভাইরাল ভাই গুন্ডামি গুটি বাজি ভাইরাল ভাই ছোট কিটি বড় কিটি ভাইরাল ভাই আব্বাই মারছে এটা ভাইরাল ভাই নামের আগে হিরো দিলে ভাইরাল ভাই বিগ বিগ টেন্ডার ভাইরাল ভাই ড্রাগনের আন্ডা ভাইরাল ভাই মশার কামড়ে জ্বর ভাইরাল ভাই এটা গানে গানে রোস্টিং ভাইরাল ভাই যদি রাতারাতি হিট হওয়া চাই ভাই আমি ভাই জিরো থেকে হিরো হতে চান সবাই ভাই এই যে গানের শেষের দিকে যে ড্রপটা দিলাম না এই ড্রপটা যদি আমি গানের শুরুর দিকে দিতাম মানুষজন জীবনে গান শুনতো না উল্টাই কেউ কেউ শুনা মানুষজন উল্টা দৌড় দিত আর তুই দেখিস এটার জন্যই গান ভাইরাল হবে